রমজান মাসে রোজা রাখে এই রোজাদারগুলো কয় প্রকার জোরে বলেন এক প্রকার রোজাদারদের রোজা কবুল হয় না এগুলো কাজেও লাগে না আরেক প্রকার হলো এদের রোজা একদম প্রপার এরা প্রপার ওয়েতে ফাস্টিং করে আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই এদের রোজা আল্লাহ কবুল করেন এই রোজাগুলো আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হয় আল্লাহ গ্রহণ করেন এগুলো কবুল করেন এরা কারা যারা আল্লাহর হুকুম মতো খাবার দাবার পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি সকল প্রকার অন্যায় সকল প্রকার অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এদের রোজা কবুল করেন কে আল্লাহ এদের কাতারে আমাদেরকে সামিল করে দাও জাবির রাদি আল্লাহানহুর একটা চমৎকার কথা আমার মনে পড়ে গেল মুসান্নাফে আবি এবার ভেতরে এটা এসেছে তিনি বলেছেন ইদা সুমতা ফালিয়া সুম সামহুকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা আনিল কিদবি ওয়াল মাআসিম তিনি বলেছেন যখন তুমি রোজা রাখবে তোমার পেটের রোজার পাশাপাশি তুমি তোমার কানের রোজা রাখো তুমি তোমার চোখের রোজা রাখো তুমি তোমার জবানের রোজা রাখো অর্থাৎ তোমার কানকে আজে বাজে জিনিস শোনা থেকে বিরত রাখো তুমি তোমার চক্ষুকে নিষিদ্ধ জিনিস দেখা থেকে বিরত রাখো তুমি তোমার জবানকে হেফাজত করো যাতে তোমার জবান থেকে মিথ্যা গিবত চুগলঘুরি বাজে কথা নিষিদ্ধ কথা অশ্লীল কথা কিংবা গালিগালাজ অথবা কোনো প্রকার মন্দ জিনিস যেন তোমার জবান দিয়ে বের না হয় এই জবানটাকে তুমি কন্ট্রোল করো তিনি আরো বলেছেন ওয়াদা আদাল খাদেম তুমি তোমার খাদেমের প্রতিও রমজান মাসে অবিচার করো না তোমার অধীনস্থদের প্রতি কোনো জুলুম করো না ওয়াল্লিয়াকুন আলাইকা ওয়াকারু ওয়া সাকিনাতুন ইয়াউমা সিয়ামিক তিনি বলেছেন রমজান মাসে তুমি তোমার নিজেকে এমনভাবে পরিচালনা করো যেন তোমার চলনে বলনে চরিত্রে একটা গাম্ভীর্যতা এবং সৌন্দর্য প্রকাশ পায় সুবাহান আল্লাহ তিনি আরো বলছেন ওয়ালা তাজআল ইয়াউমা ফিতরিকা ওয়া ইয়াউমা সিয়ামিকা সাওয়া তুমি রমজান মাসের দিনগুলোকে অন্য মাসের দিনগুলোর মতো বানায় ফেলো না কারণ রমজান মাসের দিনগুলো হচ্ছে শ্রেষ্ঠ দিন রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস আল্লাহ আকবার আমি বলেছিলাম আল্লাহ রোজা দিয়েছেন এই এক মাস না খায়া থাকার জন্য নয় বরং এক মাস হলো ট্রেনিং এর মাস এই এক মাস ট্রেনিং নিয়ে বছরে এক মাস চলে গেলে বাকি আছে কয় মাস আর একটু জুড়ে বলেন অবাজি মুখে দিয়ে বাইন নইব কত মাস এগারো মাস এক মাসের ট্রেনিং অ্যাপ্লাই করবেন বাকি কয় মাসে বাকি কয় মাসে এগারো মাসে এখন আগে আপনাকে রমজানে প্র্যাকটিসিংটা রমজানে অনুশীলন চর্চায় থাকতে হবে কিভাবে দেখেন রমজান মাস কিন্তু আসে মানুষের সকল বধভ্যাস ত্যাগ করার জন্য সকল গুণা থেকে মানুষকে ফিরে আনার জন্য সিগারেট খায় এমন মানুষ আছে না কথা বলেন আছে না নাই দেখেন সুবাহান আল্লাহ রমজানের এই মাস আপনি চাইলে এই মাস থেকে আপনার জীবন পরিবর্তনের মাস মানাতে পারেন ঠিক কিনা সিগারেট খায় কিন্তু রমজান মাসে যখন সুহুর খায় সাহারি খায় আপনারা চট্টগ্রামে সাহারিকে আঞ্চলিক ভাষায় কি বলে সাহারি বলেন না আমাদের সিলেটে তো বলে ফতা খাও এজন্য জিজ্ঞেস করলাম শেখার জন্য যাই হোক যে সুহুর যখন খায় সাহারি খাওয়ার পরে ইফতার পর্যন্ত অনেক ভাইয়েরা আছেন আমি জানি যারা ডেইলি এক প্যাকেটও মাজা দেয় হ্যাঁ একেবারে এক বক্স শেষ করে ফেলে অনেকে আছে ডেইলি দশটা পনেরোটা পর্যন্ত টানে অনেকে আছে আবার একটা শেষ হওয়ার পরে আরেকটা টানা আরম্ভ করে আছে না নাই কিন্তু রমজান মাসে দেখা যায় তার এই নেশা যতই নেশা থাকুক সিগারেট খাওয়ার নেশা কষ্ট হলেও দেখা যায় সাহারি খাওয়ার পর ইফতার পর্যন্ত নিজেকে সে কন্ট্রোল করে রাখে ঠিক কিনা আচ্ছা আমার সম্মানিত বাবা যান চাচা যান ভাই যানরা যারা এই সিগারেটে আসক্ত আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি দেখেন আপনার মতো মানুষ যদি সাহারি থেকে ইফতার পর্যন্ত সিগারেট খাওয়া থেকে নিজেকে কন্ট্রোল করতে পারে আমার বিশ্বাস আপনার মতো মানুষ ইফতারের পরে আবার সাহারি পর্যন্ত সিগারেট না খাইয়া থাকতে পারবে কি থাকতে পারবে না আপনি সারাদিন তেরো চোদ্দ পনেরো ঘন্টা না খাইয়া থাকতে পারলেন তো আপনি চাইছেন বলে থাকতে পেরেছেন তো আপনি যদি চান যদি নিজেকে ওভাবে ঠিক করেন নিজের মন মানসিকতা যদি ওভাবে বিল্ড আপ করতে পারেন তো দেখা যাবে বাদ বাকি সময়ও আপনি আস্তে আস্তে এটা ছেড়ে দিতে পারবেন আচ্ছা বলেন তো সিগারেট খায়া কোনো মানুষের স্বাস্থ্য বাড়ছে শরীরের উন্নতি হয়েছে এমন কেউ আছে আপনারা কি আমার কথা রাগ করছেন বরং পৃথিবীর একমাত্র খাদ্য হলো এই সিগারেট যার গায়ে লিখা আমি ভালো না আমারে খাইস না ঠিক না দেখবেন গায়ে লিখা থাকে যে ধূমপান ক্যান্সারের কারণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনারা যখন বাজারে যান বাজারে কেনাকাটা করেন না পণ্যদ্রব্য কেনেন তখন পণ্য হাতে নিয়ে আপনারা কি দেখেন ডেট দেখেন যেটা ডেট ওভার হয়ে যায় সেটা কি আপনারা কিনেন দোকানদারকে বলেন ভাই এটা ডেট ওভার নেন এটা ফিরাই নেন যেটা ডেট আছে এমন দেন তো বিভিন্ন পণ্যদ্রব্য কেনার বেলায় আপনি সচেতনতা অবলম্বন করেন ডেট না থাকলে ওটা ফিরাইয়া দেন কিন্তু একটা খাবার একটা জিনিস যার গায়েই লেখা এটা ক্ষতিকর এটা ভালো না এটা খেলে রোগ হয় ক্যান্সারের দিকে যায় লিভারের সমস্যা হয় পাকস্থলিতে সমস্যা হয় একদম গায়ে লিখা এরপরেও আপনি খান বলেন তো এটা আসলে কি খাওয়া উচিত যারা অভ্যাস করে ফেলেছেন এক প্যাকেট খান একদিনে ছাড়তে পারবেন না তো এখন থেকে আধা প্যাকেট খাইয়েন খাইয়েন আধা প্যাকেট খাইয়েন কয়েক মাস আধা প্যাকেট খাইয়া এরপরে ডেইলি পাঁচ ছয়টা খান এরপরে আরও কয়েক মাস পরে ডেইলি দুইটা খান এরপরে কয়েক মাস পরে একটা খান একটা সময় ছাইরা দিয়েন একটা জিনিস অভ্যাস হয়ে গেলে আবার একসাথে ছাড়াও যায় না ধীরে ধীরে ছাড়েন ইসলামটা অত কঠিন নয় দেখেন আপনার মদ একবারে হারাম হয়েছে না তিনবারে হয়েছে জোরে বলেন ইয়াত্তিম একজন মানুষ সে যখন কোনো কুঅভ্যাসে লিপ্ত থাকে তাকে কড়াকড়ি করে আপনি ভালো পথে ফিরে আনতে পারবেন না বরং আপনি আপনার ব্যবহার দিয়ে সৌন্দর্য দিয়ে ভালোবাসা দিয়ে সম্মান করে বুঝাইয়া তারে ফিরিয়ে আনা যায় কি যায় না কথা বলেন যায় কি যায় না আমরা কঠোরতা অবলম্বন না করে ভালোবাসার পন্থা অবলম্বন করব ইনশা আমি বলছিলাম যে রমজানের একটা মাস এমনভাবে ট্রেনিং হচ্ছে এই ট্রেনিংটা বাকি এগারো মাস কাজে লাগালেই আপনার জীবন সফল রমজান মাসে রোজা রেখে কেউ যদি মিথ্যা কথা বলে তো পেটের রোজা হয়েছে তার কি জবানের রোজা হয়েছে কথা বলেন আর শোনেন আমাদের এই যে সাড়ে তিন হাত বডি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এই সাড়ে তিন হাত বডির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো এই জবান এই যে মুখ বিশ্বাস করেন দুনিয়াতে যত বেশি পাপ হয় এর বেশিরভাগই হয় জবান দিয়ে বেশিরভাগ হয় কি দিয়ে জবান হলো গুনাহের সবচেয়ে বড় ফ্যাক্টরি জবানের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি এই জবান হলো গুনাহের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা কইলেন হ্যাঁ বলেন মানুষ মিথ্যা বলে হাত দিয়া না মুখ দিয়া গালিগালাজ করে কি দিয়ে গিবত করে কি দিয়ে ঘুরি করে কি দিয়ে মানুষকে কষ্ট দেয় কি দিয়ে আলেমদেরকে গালি দেয় কি দিয়ে জঙ্গিবাদী মৌলবাদী বলে কি দিয়ে মানুষের নাম ভেঙে ডাকে কি দিয়ে তো মুখ দিয়ে গুণা হয় কম না বেশি